আসসালামু আলাইকুম দর্শক এবং শ্রোতা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে কোরআনিক ম্যাথমেটিক্যাল মিরাকলস বা কোরআনের গাণিতিক মিরাকল সমূহ তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যাথমেটিক্যাল সিমেট্রি বা কোরআনের কিছু গাণিতিক সদৃশ্যতা বা সমতা নিয়ে চলুন তবে দেখে আসি কোরআনের কতিপয় গাণিতিক সমতা বা ম্যাথমেটিক্যাল সিমেট্রিগুলি প্রথম কোরআনে হায়াত শব্দটি ব্যবহার করা হয়েছে একশো পঁয়তাল্লিশ বার হায়াত শব্দের অর্থ হচ্ছে জীবন মৌত শব্দের অর্থ হচ্ছে মৃত্যু যার ব্যবহার কোরআনে আছে মোট একশো পঁয়তাল্লিশ বার কোরআনে দুনিয়া বা এই আমাদের পার্থিব জগৎ এর কথা উল্লেখ আছে একশো পনেরো বার আখিরা বা পরকাল এর কথা উল্লেখ আছে একশো পনেরো বার কোরআনে মেলাইকা বা ফেরেস্তা যারা মানে তারা হচ্ছে অল গুড বা তারা হচ্ছে সৃষ্টির মধ্যে সর্বপবিত্র আর শয়তিন বা শৈতন তারা হচ্ছে তারা হচ্ছে অল ইভেল বা তারা হচ্ছে সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট কোরআনে মালাইকা বা ফেরেস্তার কথা উল্লেখ আছে আটাশি বার কোরআনে শয়তিন বা শয়তানের কথা বলা আছে আটাশি বার কোরআনে আল রাজুল যার শব্দের অর্থ হচ্ছে ম্যান বা পুরুষ পুরুষের কথা উল্লেখ আছে চব্বিশ বার কোরআনে আলমারা বা নারী এর কথা উল্লেখ উল্লেখ আছে চব্বিশ বার কোরআনে সলিহা বা ভালো কাজ এর কথা উল্লেখ আছে একশো সাতষট্টি বার এর বিপরীত হলো সৈয়াদ বা খারাপ কাজ যার কথা উল্লেখ আছে একশো সাতষট্টি বার কি চমৎকার না এই মিরাকলস গুলো এই সিমেট্রি গুলো এগুলোর কোনো র্যান্ডম ঘটনা বা কোনো তুচ্ছ কোনো ঘটনা বা কোনো কোইন্সিডেন্স না বরং আপনারা যদি আমাদের বাকি সিরিজগুলো ফলো করেন এই এই ভিডিও সিরিজ তবে দেখতে পারবেন যে কোরআনের সব ক্ষেত্রে বা সব ইভেন্ট নেই এরকম একটা মিরাকুলার সিস্টেম বা একটা সিমেট্রি আছে চলুন দেখে আসি পরবর্তীতে কোরআনে কুল বা বলো এই শব্দটি মোট এসেছে তিনশো বত্রিশ বার আর কলু বা তারা বলল এই শব্দটি এসেছে তিনশো বত্রিশ বার কোরআনে নাস বা সাধারণ মানুষ সাধারণ মানুষের কথা এসেছে পঞ্চাশ বার কোরআনে নবী বা সাধারণ মানুষের প্রতিনিধি এর কথা এসেছে পঞ্চাশ বার কোরআনে মুসলিমাত বা মুসলিম পুরুষ এর কথা এসেছে একচল্লিশ বার কোরআনে মুসলিমিন বা মুসলিম নারী এর কথাও এসেছে একচল্লিশ বার এবার আমরা একটা অদ্ভুত জিনিস জেনে নেব যেটা বলতে পারেন যে আর্গুমেন্ট ফর ইসলাম একটি ইসলামের জন্য কেউ যদি চায় এই এই ইস্যুটি বা এই বিষয়টিকে নিয়ে ইসলামের জন্য আর্গুও করতে পারে সেটি হচ্ছে যে আল্লাহর একটা স্টেটমেন্ট তো দেখে আসি কোরআনিক একটা মিরাকল এটি হলো আল্লাহ তাআলা তিনি সুরা আল ইমরান তিন নম্বর সুরার উনষাট নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহর কাছে ঈসা আলাহ ইসলামের উদাহরণ হলো আদম আলাহ ইসলামের মতো অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে আল্লাহর কাছে ঈসা আলাহ আর আদম আলাহ সদৃশ্য আর আপনি যদি খেয়াল করেন কোরআনে ঈসা বা মাসি ইবনে মারিয়াম সব মিলে ঈসা আলাইসাল্লামকে উল্লেখ করা আছে মোট পঁচিশ বার আর কোরআনে আদম আলাইসাল্লাম এরও এরও উল্লেখ আছে মোট পঁচিশ বার আপনি যদি দুইশো পৃষ্ঠার একটি বই লেখেন বা একটি উপন্যাস লেখেন আপনি ভেবে চিনতে বিশ তিরিশটির বেশি শব্দ যদি আপনার কাছে থাকে ধরেন আপনি একটি নাম ঠিক করলেন রহিম আর আরেকটি নাম ঠিক করলেন ধরেন রূপা আপনি ভাবলেন যে রহিমের কথা থাকবে তিরিশ বার রূপার কথা থাকবে তিরিশ বার আপনি যদি তাদের জীবনের গল্প নিয়ে যদি কোনো উপন্যাস লেখেন তাহলে হয়তো আপনি সেটা করতেও পারেন অর্থাৎ রহিমের নাম তিরিশ বার আর রূপার নাম তিরিশ বার কিন্তু আপনি বিভিন্ন আলাদা আলাদা ঘটনা বা আলাদা আলাদা কনটেক্স নিয়ে যখন কথা বলবেন এবং কনটেক্সটের অনুযায়ী কিছু লিখবেন বলতে পারেন ডায়েরি লেখার মতো আপনি কখনোই ওই রহিম এর নাম তিরিশ বার রূপার নাম তিরিশ বার এই সমতাটি করতে পারবেন না আর যদি আপনি যদি করে থাকেন করতে পারবেন না না আপনি যদি করে থাকেন আপনি কখনো সেটা জানবেন না আপনি আগে থেকে সেটা বলতে পারেন না কারণ আপনি তখনও জানেন না যে ভবিষ্যতের ঘটনাগুলো কি এবং রহিমের কথা যতবার বলা হবে রূপার কথাও ঠিক ততবারই বলা হবে কি না কারণ সেটা তৎক্ষণাৎ কিছু ঘটনা বা কন্টেক্সটের উপর নির্ভরশীল তাহলে আল্লাহ তালা যে বললেন যে তার কাছে ঈসা আলাইসাল্লামের উদাহরণ হচ্ছে আদম আলাইসাল্লামের মতো তাহলে তিনি ঠিক ঈসা আলাইসাল্লামকে যতবার উল্লেখ করেছেন তিনি আদম আলাইসাল্লামকে ঠিক ততবার উল্লেখ করেছেন পঁচিশ পঁচিশ এটি ছিল প্রথম ধাপ আমরা প্রথম ধাপে এতটুকু বিস্তারিতভাবে আলোচনা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ওদের আমাদের সাথেই থাকবেন আর পরবর্তী ভিডিওতে আরও আপডেট পেতে চাইলে আমাদের আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটিকে শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ